আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল বিডি নিউজ থ্রি সিক্সটিতে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেকে নির্দোষ দাবি করছেন করোনা টেস্টের ভুয়া রিপোর্ট তৈরি করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী তার স্বামীর পরিচালিত জেকেজি হাসপাতালের অপকর্মের কথাও তিনি জানতেন না বলে দাবি করছেন তার আইনজীবীরা তেরো জুলাই দুপুরের আগেই সাবরিনাকে আদালতে হাজির করে চার দিনের রিমান্ড আবেদন করে তেজগাঁও থানা পুলিশ রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান রিমান্ড আবেদনের পক্ষে শুনে শুনানি করেন অপরদিকে সাবরিনার পক্ষে আইনজীবী ওবায়দুল হক ও সাইফুল ইসলাম সুমন আসামি পক্ষে রিমান্ড বাতিল পূর্বক জামিন চান শুনানিতে তারা বলেন ডাক্তার সাবরিনা সরল ও সৎ বিশ্বাসে তার স্বামীর প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি ওই হাসপাতালের অপকর্মের কথা আগে জানতেন না জানলে তিনি হাসপাতালের সঙ্গে সম্পর্কের ছেদ টানতেন শুনানির এক পর্যায়ে ডাক্তার সাবরিনা নিজেই আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কথা বলেন তিনি বলেন স্বামীর প্রতিষ্ঠানে সরল বিশ্বাসে কাজ করেছি এসব অপকর্ম সম্পর্কে আমি জানি না আমি সম্পূর্ণ নির্দোষ উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন রোববার দুপুর সোয়া একটায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তেজগাঁও বিভাগীয় উপকমিশনার কার্যালয়ে আনা হয় তাকে জিজ্ঞাসাবাদ করেন জেকেজির প্রতারণা মামলা তদন্ত কর্মকর্তা ডিসি সহ পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা গত তেইশ জুন করোনার ভুয়া সনদ দেওয়া জালিয়াতি ও প্রতারণার অভিযোগে আরিফুল সহ ছয় জনকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ গ্রেফতারের পর থানা হাজতে থাকা অবস্থায় আরিফুলের ক্যাডার বাহিনী ভাঙচুর ও হামলা করে থানায় মারধর করে পুলিশকে এছাড়া রাজধানীর মহাখালী তিতুমির কলেজে নমুনা সংগ্রহের বুথ বসিয়ে সেখানে প্রশিক্ষণের নামে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায় কলেজের কক্ষে নারী পুরুষের আপত্তিকর অবস্থান সহ নানা অনৈতিক কাজে বাধা দিলে তিতুমির কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রদের উপরও হামলা করে আরিফুলের লোকজন অভিযোগ পাওয়া যায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের মতো বিশিষ্ট ব্যক্তিদের নাম ভাঙিয়ে বিভিন্ন জনকে হুমকি দিতেন আরিফ এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালককেও দেখে নেয়ার হুমকি দেন তিনি জানা যায় জেকেজির কর্ণধার স্বামী স্ত্রী মিলে করোনা টেস্টের ভুয়া সনদ বিক্রি করছেন প্রতিটি টেস্টের জন্য জন প্রতি নিয়েছেন সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আর বিদেশি নাগরিকদের কাছ থেকে জন প্রতি তারা নিতেন একশো ডলার করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার হওয়া জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী আরিফুল চৌধুরী জবানবন্দি পেয়েই সাবিনাকে গ্রেফতার করে পুলিশ পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামী আরিফ ভুয়া রিপোর্টের জন্য সরাসরি দায়ী করেন করেন সাবরিন আক্কেম আরিফের সঙ্গে গ্রেফতার হওয়া আরো দুজনও একই জবানবন্দি দেয় পুলিশকে এরপরই সাবরিনাকে ডাকা হয় পরে জিজ্ঞাসাবাদে করোনা টেস্ট কেলেঙ্কারিতে তার সংশ্লিষ্টতার বিষয়ে স্পষ্ট হয় পুলিশ এরপরই রোববার এই চিকিৎসককে গ্রেফতার করা হয় এমনটাই জানিয়েছে পুলিশ ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মাহমুদ খান মিডিয়াকে জানান জিজ্ঞাসাবাদে আরিফ দাবি করেন করোনার নমুনা জালিয়াতির ঘটনায় তিনি সাবরিনা সহ চারজনকে চাকরিচ্যুত করেন তবে একজন সিও হয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে চাকরিচ্যুত করতে পারেন কিনা সেই ব্যাপারে জানতে চাইলে আরিফ কোনো উত্তর দিতে পারেনি কাউকে চাকরিচ্যুতির কাগজপত্র দেখাতে পারেনি আরিফ সহ ছয়জন গ্রেফতার হওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদে যে কিছু প্রতারণার সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাবরিনার নামও উঠে আসে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয় ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও জোনের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেনি এদিকে ডাক্তার সাবরিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব সহ নানা জায়গায় নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করা হচ্ছে এমনই একটি ভিডিওতে দেখা যায় সাবরিনাকে ফেসবুক লাইভে প্রশ্ন করা হচ্ছে আপনি কি তিতুমির কলেজের স্টাফদের পিটিয়েছেন এবং সাঙ্গপাঙ্গদের নিয়ে ইয়াবা সেবন করেছেন এই প্রশ্নের জবাবে একগাল হাসেন সাবরিনা তিনি বলেন আমি মদ্যপান ও ইয়াবা তো দূরের কথা কোনোদিন সিগারেটও ছুঁয়ে দেখিনি আমি একজন কার্ডিয়াক সার্জন আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন আমাদের খুব স্টেডিটি